নমস্কার বালিগঞ্জ সম্মেলনের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদন ডাকাত কালীবাড়ি নিয়ে গোলপার্কের পশ্চিম দিকে ছিয়াশি নম্বর ওয়ার্ডের পূর্ণদাস রোড ধরে ট্রাঙ্গুলার পার্কের দিকে এগোলেই ডান হাতে পেয়ে যাবেন ডাকাত কালীবাড়ি আঠেরো শতাব্দীর প্রথম দিকে মনোহর ডাকাতের নাম শুনলে তখনকার মানুষের বুক কেঁপে উঠত এখনকার রাসবিহারী মোড় থেকে শুরু করে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত ওদিকে ল্যান্সডাউন থেকে শুরু করে লেক গার্ডেন্স পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চল ছিল মনোহর ডাকাতের গোটা অঞ্চলটাই ছিল জঙ্গল আর মনোহর ডাকাত নিজে খুবই কালীভক্ত ছিলেন তাই কোষ্ঠী পাথরের তৈরি কালী মূর্তির পুজো করতেন তিনি তখন কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়নি এক অমাবস্যার গভীর রাতে কালীঘাট মন্দিরের পাশে মনোহর একটি ফুটফুটে শিশুকে কুড়িয়ে পায় তাকেই পালিত পুত্র ন্যায় স্বীকার করে নেয় তার নাম দেয় হারাদন সেই সময় এই সমগ্র অঞ্চলে জলের খুব অভাব ছিল তাই আঠারোশো একানব্বই সালে মনোহর তার মৃত্যুসজ্জায় তার পালিত পুত্র হারাদনকে আদেশ দেন এই অঞ্চলের মানুষের সেবায় জলের ব্যবস্থা করতে হবে আর মন্দির প্রতিষ্ঠা করতে হবে হারাদন তার পিতা মনোহরের কথা অক্ষরে অক্ষরে পালন করেন বর্তমানে দেশপ্রিয় পার্ক যেখানে অবস্থিত সেইখানেই জঙ্গল কেটে এক পুকুর খনন করেন এবং ওই পুকুরের সংলগ্ন যে রাস্তার নাম দেন মনোহর পুকুর রোড আর মনোহর ডাকাতের পূজিত ওই কালী মূর্তি সংরক্ষণের উদ্দেশ্যে এই ডাকাত কালীবাড়ি নির্মাণ করেন পরবর্তীকালে এই মন্দিরের সেবায়ত কামাক্ষাচরণ মুখোপাধ্যায় এই মন্দিরের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দক্ষিণ কলিকাতার জাগ্রত কালী মন্দির ডাকাত কালীবাড়ি হিসাবেই মানুষের কাছে পরিচিতি লাভ করে আজকের ডাকাত কালীবাড়ি নিয়ে এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নমস্কার